এই হচ্ছে আমার চাপাতি আর এই হচ্ছে আমার কাড়াক চাই এখন আমি খুব মজা করে খাবো হ্যাঁ হ্যাঁ টেস্টি রিয়েলি টেস্টি আচ্ছা সুপ্রিয় দর্শক বাংলা ক্যাম্প চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমরা মাহবুলা ঘুরতে এসেছি তো শর্টকাট দেখাবো কারণ আমি অনেক লেজি আমি নিজেও চিনি না এই এলাকা গুগল ম্যাপ দেখে দেখে আসছি এই দেখেন কত কিছু দেখা গেল এটা কি Innova international British English school এই এলাকায় বেশিরভাগই বিভিন্ন কোম্পানির শ্রমিকরা থাকে তাই না হ্যাঁ, হ্যাঁ ক্যাম্প এই দেখেন প্রচুর বিল্ডিং সব ব্যাচেলার্স এরিয়া বলা যায় এটাকে বিদেশি শ্রমিকদের আস্তানা আমরা এখন এখানে একটি ক্যাফেতে নামবো নাহিদ ভাই সকালের নাস্তা খাবে আর আমি চা খাবো কড়ক টি <clears throat> गाड़ी पार्क कर सकते हैं इधर गाड़ी रख सकते हैं इधर चपाती है आपके पास चपाती ओके तो इधर। हाँ मैंने लेके आया मैं आता हूँ সুপ্রিয় দর্শক নামলাম মাহাবুলা এই হচ্ছে মাহাবুলা রোড নাম্বার কি বিশাল কমপ্লেক্স এটা কি আইটি করকটি অনেক কিছু ওদের অনেক কিছু আছে দেখাছি ওদের কি কি মেনু আছে সালাম আলাইকুম क्या क्या चाहिए आपको बस मेरे पास यही है चपाती का चीज है और चाय का मिलती है ना करेक्ट बैठो बाहर हाँ ना इतना की नहीं पहन अपने बोलन हाँ। चापत की दुईटा है ना कि चपाती के साथ क्या चाहिए तीन चपाती और दो कारक चाहिए नहीं कारी चपाती खाली शपथ नहीं मैं खाली शपथ लास्ट में है इसका ये चीज़ के साथ आता है अंडा अंडा चीज़ के साथ आता है बस चाय के साथ ये वो टेस्ट अलग है बात सुनो पहली बार आता है ना इधर हाँ हाँ एक बार खा लो पता वो बस लाइट चल रहा है हम लोग चालू चल रहा है প্রিয় দর্শক আমরা চায়ের অর্ডার দিলাম কারাক চাই আর এই কারাক চাই আমরা চাপাতি দিয়ে খাবো আর নাহিদ ভাই খাবে দুইটা চাপাতি <laughs> এই হচ্ছে এরিয়া চাপাতি আসুক তারপর আমরা চাপাতি ছবি দেবো थैंक यू भाई आपका नाम क्या है मोहम्मद মোহাম্মদ আলী মোহাম্মদ আলী কেরালা কেরালা মাশাল্লাহ মাশাল্লাহ মোহাম্মদ আলী ভাই আমাদের জন্য এখন নাস্তা নিয়ে আসছে আহ, নাহিদ ভাই অলরেডি খুলে ফেলছে এটা হচ্ছে চাপাতি চাপাতিটা একটু খুলে ইয়া করে দেখেন না কি অর্ধেক করে দিছে এটা না না হেভি যাবে মাশাল্লাহ আহ, চাপাতিটাকে হাফ করে দিছে আর হচ্ছে আর এটা হচ্ছে কাটার চাই দেখি খোলেন নাই নাই কাটার চাই এক্সেলেন্ট হচ্ছে টিস্যু এখানে সুগার দেয়া আছে এটা হচ্ছে আমার আমি খুলি এই হচ্ছে আমার চাপাতি আর এই হচ্ছে আমার কাটার চাই এখন আমি খুব মজা করে খাবো change your life. A few friends with intent can help you feel alive. ಇದು heavy time by record of ಚೇ ಮೂಲ ಬರ ಕೆಲಸ ಹಾ ಹಾ ಹಾ ये वाला भी चाहिए हमने खाया है A Nilam spoon. আবার দুইটা লাগবে একটা হবে না সুগার নিলাম একটা নিব आप किधर से आता है हाँ, बांग्लादेश अब केरला किधर है केरला पालकाड अच्छा। उधर का मौसम अच्छा कौन सा टाइम पे है जाने के लिए जाने के लिए जगह अच्छा केरला है केरला हाँ, केरला में हर जगह में अच्छा है अच्छा मतलब मौसम कौन महीना में अच्छा है ना टाइम महीना महीना कौन महीना में अच्छा है जाने के लिए बारिश का टाइम बारिश का टाइम हाँ, तो, तो वो क्या फेब्रुवरी मार्च और क्या मार्च के बाद मार्च के बाद अच्छा, अच्छा अच्छा इंशाल्लाह जाऊंगा उधर <laughs> भी এই চাপাতি দিয়ে এখন খাবো আমি এই চাপাতি से बहुत अच्छा लगता है हाँ, सही है ना आप खाता है ना ऐसा हाँ, हम बना- हम बनाता है चाय भी हम बनाता है हाँ हाँ টেস্টি রিয়েলি টেস্টি আচ্ছা সবাই আসবেন এটা হচ্ছে কাডার টি माहौल एरिया का नाम क्या है মেহবুবুল্লাহ মাহবুলা কে block one Mahbula block one এই যে রাউন্ড অ্যাবাউট আছে এটা ঠিক কর্নারেই এটা আছে ভাইকার নাম বলো ফের মোহাম্মদ আলী কেরালা মোহাম্মদ আলী কেরালা ওকে এখন খাই আছে ব্রাঞ্চ দর্শক আমাদের খাওয়া শেষ এখন আমরা বিল পে করব কত আসছে one KG six hundred only one K D six hundred एक चपाती कितना है वन फिफ्टी एक चपाती और एक चाय कड़क चाय जो किया हम पाँच सौ তো একটা চাপাতি দাম হচ্ছে একশো পঞ্চাশ পয়সা আর চায়ের দাম কত বললাম পাঁচশো পয়সা পাঁচশো পয়সা ওকে মোহাম্মদ ভাই thank you very much okay okay এই ছিল আমাদের সকালের নাস্তা এখন আমরা একটু ঘুরে বেড়াবো এই বাহাবুলা শর্টকাট